আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত নাহমাদুহু নুসল্লি আলা রসুলহিল করিম আম্মাবাদ প্রিয় দিনী ভাই বোনেরা আমি মোস্তাফিজুর রহমান মুয়াজ বলছি আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ফজিলতপূর্ণ একটি ছোট্ট ইস্তেকফার সম্পর্কে আলোচনা করব এই ইস্তেকফারটির কথা পবিত্র হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাজিয়াল্লাহ তালু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যদি কোনো ব্যক্তি এই ইস্তিকফারটি তিনবার পাঠ করে তাহলে আল্লাহ তালা তার সমস্ত গুণা ক্ষমা করে দিবেন আল্লাহ হামদিহি যদি সেই ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার মতো গুণাও করে থাকে প্রিয় বন্ধুগণ যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা অনেক বড় একটি কবিরা গোনা এটা কত বড় কবিরা গোনা এ সম্পর্কে একটি আলাদা হাদিস উল্লেখ হয়েছে সহি বুখারিতে একটি হাদিস উল্লেখ হয়েছে হাদিস নাম্বার দুই হাজার সাতশো ছেষট্টি হজরত আবু হুরাইরা রজিয়াল্লাহ আনহু কর্তৃক বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাতটি সর্বনাশী কর্ম থেকে দূরে থাকো সকলে বলল হে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তা কি কি তিনি বললেন আল্লাহর সাথে শির্ক করা জাদু করা ন্যায়সঙ্গত অধিকার ছাড়া আল্লাহ যে প্রাণ হত্যা করা হারাম করেছেন তা হত্যা করা সুদ খাওয়া এতিমের মাল ভক্ষণ করা যুদ্ধক্ষেত্র হতে যুদ্ধের দিন পলায়ন করা এবং সতী উদাসীনা মুমিনা নারীর চরিত্রে মিথ্যা অপবাদ দেওয়া প্রিয় বন্ধুগণ আমরা হাদিসটি শুনলাম এই হাদিসের মধ্যে কিন্তু যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা ব্যক্তির কথা বলা হয়েছে এটি অনেক বড় একটি গুণা এটি থেকে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম দূরে থাকতে বলেছেন তো প্রিয় বন্ধুগণ চলুন এখন আমরা ইস্তেকফারটি জেনে নেব এবং অবশ্যই প্রতিদিন কমপক্ষে আমরা তিনবার করে এই ইস্তেকফার পাঠ করার চেষ্টা করব ইস্তেকফারটি হচ্ছে أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আমি আবারও বলছি আস্তাগফিরুল্লাহ العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه প্রিয় বন্ধুগণ এরকম অনেকে আছেন যারা আরবি পড়তে জানেন না বা আরবি পড়তে পারেন না তারা যাতে সুন্দরভাবে এই ইস্তেকফারটি পাঠ করতে পারেন এজন্য আমি অল্প কিছুক্ষণ সময় আপনাদেরকে মস্ক করাবো আপনারা চাইলে আমার সঙ্গে একটু মস্ক করার মাধ্যমে এই ইস্তেকফারটি শিখে ফেলতে পারবেন অর্থাৎ আমি একটি শব্দ বলবো এবং আপনাদেরকে বলার সুযোগ করে দেব এবং তারপর আমি আরও নতুন একটি শব্দ বলবো এভাবে আমরা পুরোটা শেষ করব ইনশাআল্লাহ এতে করে আপনাদের সহজ হবে আমার সঙ্গে বলুন আস্তাগফিরুল্লাহাল আবার বলুন আস্তাক ফিরুল্লাহাল আর একবার বলুন আস্তাক ফিরুল্লাহাল মাশাল্লাহ এবার বলুন আদিমাল্লাদি আবার বলুন আ শুরুতে কিন্তু আ রয়েছে এটাকে গলার ভিতর থেকে বলতে হবে আদিমাল্লাদি আবার বলুন আদিমাল্লাদি এবারের শব্দটা অনেক সহজ এবার বলুন লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কয়ুম মাশাল্লাহ আবার বলুন লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কয়ুম আবার বলুন লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কয়ুম মাশাল্লাহ এবার বলুন ওয়াতুবু আতুবু ইলাইহ আবার বলুন ওয়া আতুবু ইলাইহ আর একবার বলুন ওয়া আতুবু ইলাইহ এবার একসঙ্গে বলার চেষ্টা করুন আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহ মাশাল্লাহ আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন তো প্রিয় বন্ধুগণ এই ইস্তেকফারটি দিনে কমপক্ষে তিনবার পাঠ করবেন আপনি যে কোনো সময় পাঠ করতে পারেন যদি চান আপনি নামাজের পরেও কিন্তু এই ইস্তেকফারটি তিনবার পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই এই ইস্তেকফারের উপর আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ তালা আমাদের জিন্দিগির ছোট বড় সমস্ত গুনাহ ক্ষমা করে দিন আল্লাহ আমিন